জীবনে হিরোইকে কবার গেছে একবারও যাই নাই একবারও যান নাই কোনো ম্যাচে আমি পেলা শুনতে পারি না Uh, next Uh, next শুঁটিয়ে লাল করে দেবো নোংরামি বার করে দেবো নেক্সট